আগুন আগুন আগুন আগুন আগুন এই সম্পর্ক তো দেখলা মুখ লাগলাম হয়ে গেল মুঝে তাহলে রোগে রাখো तो सबका बुरा भी मेरा है सबका अभी मेरा है तो कल हमा गाली दोनों डाले हमा जेडे कल हमा तो कौन तो कल हमा रे तो भी बना तो तो रास्ते में कमान खड़ा तो ना तो ये very बढ़िया कराची जरूर दरिया रे लेकिन लेकिन गवा से बेटा ये तो आया मरे मेरी जल्ला जल्ला कब नहीं मेरी जल्ला जल्ला कब नहीं বুঝলাছে আগুন আগুন লাগিয়ে আমি আগুন লাগিয়েছি বুঝলা এনে তো আনার বাসা শুন বাসা আল্লাহ উই হারাইছে হ্যাঁ আল্লাহ উই হারাইছে আমার লাগি আল্লাহ আমার উই হারাইছে অ্যালবাম ইয়র দল্লা সেগুন এ ওই যে গেলাম ঘুরে দল্লা গেলাম আজ হ্যাঁ আমি গেলাম হুইরা বাস হয়ে গেলাম এটা রান্না দিয়ে দিলাম রান্না রেগুলাম হ্যাঁ? হ্যাঁ? লাগে বঙ্গি কপ্পর আগুন কি আমার শরীর কিন্তু তাভি নাই তাভি নাই শরীর আমার কিয়া পুরানো লাগবে তো তাপ নাই শরীর কত মহিলা তা ফুরিয়া হ্যাঁ, তাহলে আগুন দাম তো কত আছে দাম তো কত আগুন আগুন লাগাই দেন আগুন লাগাই দিছে আগুন তাও খাই আর খাই আর খাই আর খাই আর থাক হ্যাঁ সে গা আছে গা আলাই লই আরে আছে গা হ্যাঁ, মানে হ্যাঁ, আমি লাগাইছি আমার কি আছে নাকি কিনো কই মেস আছে বেড়া কই মেস বেড়া হ্যাঁ? আমি কি বেড়া কি বিড়ি টিকেট খাই আমি হ্যাঁ আগুন লাগাইছুন কিয়া ভিতরে আহিন আমি আগুন লাগাইছুন কিয়া আগুন লাগাইছে আমি না তো কেলাবেন কেলাবেন দেখুন কোনো চোরে তো আমি চাইছি না দেখুন